আমার রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার বিমের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে এবার আমরা এখানে দুইটা টেকনিক প্রথম টেকনিক হচ্ছে কিছু রড এরকম থাকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওভারঅল টেনে দেওয়া হয় চারটা রড এরকম থাকবেই মাস্ট এটা কমন চারটা পাঁচটা যে কটায় থাকুক আমার এরকম থাকবে যে একবার শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেওয়া হবে আর কিছু রড থাকবে এরকম এরকম কাট করে দেওয়া হবে এখানে কাটিং করে দেওয়া হয়েছে এরকম কাটিং বার হিসাবে এখানে দেওয়া যাবে কাট করে দেওয়া হয়েছে এরকম দেওয়া হবে এই যে এখানে যেটা দেওয়া হয়েছে ওকে তো আমরা আমাদের লং যে রেনফোর্সমেন্ট চলে গেছে এটাকে standard top and standard bottom বলা হয় বা স্ট্যান্ডার্ড রেনফোর্সমেন্ট বলা হয় স্ট্যান্ডার্ড লং রেনফোর্সমেন্ট এটা স্ট্যান্ডার্ড এই যে এসটি দ্বারা প্রকাশ করা হয় বা স্ট্রেট স্ট্রেটও বলা চলে স্ট্রেট বার একবারে শুরুতে শুরু হয়েছে বিমের শেষে গিয়ে শেষ হয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পারি এইরকম এখান থেকে তো আমরা দেখতে পারি এর থেকেও বেশি স্পষ্ট আমরা যেখান থেকে দেখতে পারি সেটা হচ্ছে আমার ডিটেলিং থেকে এখানে বলা হয়েছে যে দুই ক্ষেত্রে দেখেন এখানে বলা হয়েছে three sixteen M M phi that means তিনটা রড এ সেকশন দিয়ে চলে গেছে আর ষোলো এম এর তিনটা রড বি সেকশন দিয়ে চলে গেছে তার মানে আমার নিচে কোনো কাটিং বার নেই কোনো পার্টলমেন্ট নেই নিচের দিকে আমার যা হয়েছে আমার নিচের দিকে যে যে সিচুয়েশনই তৈরি হোক টোটাল সিচুয়েশন হচ্ছে আমার লং রেইনফোর্সমেন্ট তাহলে আমার নিচের দিকে যদি এবার আমি একটু ফোকাস করি এক্ষেত্রে এখানে যেটা হচ্ছে যে আমার এই যে যে রডটা এইখানে যে আমার রডটা চলে গেছে এই যে এই রডটা এই যে এই রডটা লং চলে গেছে তাহলে এই রডটার লেন্থ আমাকে ফাইন্ড আউট করতে হবে তো এই রডের ক্ষেত্রে আমার টোটাল লেন্থ কত হবে এটি ক্যালকুলেট করা খুবই ইজি এইটা ক্যালকুলেট করা খুবই ইজি কেন ইজি আমার ডিটেলিংটা যদি আমি একটু দেখি ডিটেলিংয়ে একটু আসতে হবে মানে আমার লেআউটে আসতে হবে লেআউট যে আমার এই পয়েন্টে এসে কিন্তু শেষ হয়েছে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল লেন্থ একবার এই এই পয়েন্ট পর্যন্ত এখন এখানে যেহেতু কলাম নেই এখানে কি নেই আমার কলাম নেই কলাম না থাকার কারণে কি হবে ওই যে আমার ডেভেলপমেন্ট লেন্থ এটা নিয়ে কোনো টেনশন নাই শুধু একমাত্র জিনিস টেনশন সেটা হচ্ছে হুক নিয়ে কারণ আমার যে বিম সেকশন আমার যে এই ডেভেলপমেন্ট লেন্থ এইটার ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থে আমরা চিন্তা করতে পারতাম যে আমার যেমন এই এই পাশে এই পাশে দেখেন এপাশে কি হইতো আমার এই রডটা এইদিকে এসে এই পর্যন্ত এটা তো বিমের ফেস এ পর্যন্ত আসতে এখান থেকে আর এক্সটেন্ড হতো ডেভেলপমেন্ট লেন এরপরে এর নিচের দিকে সোজা চলে যেত এটা স্ট্যান্ডার্ড হুক হতো কিন্তু আমার এখানে তো এরকম কোনো অপশন নাই এখানে কারণ এটা তো বিম তো সোজা চলে আসবে এই পর্যন্ত এখানে এসে নিচের দিকে মুভ করবে স্ট্যান্ডার্ড হুক হিসেবে তার মানে আমরা এখানে শুধু আমাদের স্ট্যান্ডার্ড হুককেই কনসিডার করব ডেভেলপমেন্ট লেন্থ নিয়ে টেনশনের কোনো দরকার নেই যেহেতু আমরা ওভারঅল বিমের লেন্থ নিয়ে নিস অলরেডি তাহলে আমাকে যেটা করতে হবে যে আমার যে রডের লেন্থ প্রথমে আমাকে টোটাল লেন্থ বের করতে হবে রডের আমার যে লং রেনফোর্সমেন্টগুলো আছে এই লং রেনফোর্সমেন্টের লেন্থ বের করতে হবে তো যদি আমরা লং রেনফোর্সমেন্টের লেন্থের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে কত হবে যে রিভার ক্যালকুলেশন রিভার ক্যালকুলেশন এটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা এল যদি বের করি এল প্রথমে আমাকে আমার টোটাল লেন্থ যেটা বিমের সেই লেন্থ দিতে হবে বিমের টোটাল লেন্থ কত আমাদের thirty six point eight three থ্রিটা টোটাল লেন্থ এইটার থেকে বিমের এটা যে একটা বিম হয় এবং এখানে একটা রড এরকম করে বেঁকে সেভাবে সেভাবে হয় এই দুই পাশে ক্লিয়ার কভার বাদ যাচ্ছে এই ক্লিয়ার কভার কত one point five inch one point five inch তার মানে দুই পাশ থেকে আমার one point five plus one point five inch বাদ যাচ্ছে এবং এটাকে আমরা টুয়েলভ দ্বারা ভাগ করে ফিটে নিয়ে আসলাম এর সাথে যোগ হবে two into twelve into D D কত ডি হচ্ছে আমার বারের ডায়ামিটার বারের ডায়ামিটার কত আমাকে এখানে দেখতে হবে অটোক্যাডে আমার ডিটেলিংয়ে দেখতে হবে যে আমার বারের ডায়ামিটার কত তো বারের ডায়ামিটার হ্যাঁ আমি বলতেছি শেষ করিনি এখনো আমি এখানে আমার রড হচ্ছে কত এটা দেখতে পাচ্ছি যে আপনার বারো ও এইখানে আমার একটু ভুল ছিল এটা আমার পরে সংশোধন করা হয়েছে এটা আসলে ঠিক করা হয়নি এখন এটা আমার এই এই যে যেটা এখানে দেখা যাচ্ছে এটা ষোলো হবে এটা ষোলো হবে আমি এটা কারেক্ট করে দিচ্ছি হবে এটা আমার কারেকশন করা হয়েছিল কিন্তু এখানে কারেকশন করা হয় নাই তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি তিনটা ষোলো এম এর বার তার মানে বাইরের ডায়ামিটার কত ষোলো তো যেটা বললেন যে আমরা দুই দিয়ে কেন বারোকে গুণ করলাম এই বারোটা হচ্ছে কি যে আপনার আমরা তো এই পর্যন্ত এবং এই পর্যন্ত বের করলাম এই টোটাল লেন্থ থেকে যখন দুই পাশে ক্লিয়ার কভার বাদ দিলাম তখন এই পর্যন্ত আর এই পর্যন্ত পেলাম তো এখান থেকে তো একটা বাঁকা হয়ে নিচের দিকে নেমে আসছে ওর একটা লেন্থ আছে সেই লেন্থটা কত এটা হচ্ছে আমার কি টুয়েলভ ডি মনে আছে টুয়েলভ ডি তাহলে টুয়েলভ ডি যোগ করতে হবে আমার টুয়েলভ ডি যদি আমি যোগ করি সেক্ষেত্রে কি হবে যে এই টু ইন্টু টুয়েলভ কেন কারণ দুই পাশে আমার হুক আছে এই পাশে হুক আছে এ পাশে হুক আছে দুই পাশে হুক আছে two into twelve into D D কত সিক্সটিন এম এম এখন mm কে আমরা twenty five point zero four দ্বারা ভাগ করে ইঞ্চিতে নিলাম এখন আমার এই লেন্থ এই লেন্থে গেলে কি আছে সব ফিটে আমি একে আবারও বারো দ্বারা ভাগ করে ফিটে নিয়ে নিলাম বুঝতে পারছেন ভাই কি হইল এটা এইটুকু বুঝতে পারলেই আমার কাজ শেষ এটা কোন সিচুয়েশনে যদি আমার ডেভেলপমেন্ট লেন্থকে কনসিডার করতে না হয় এই ক্ষেত্রে এখন আমি একটু খসড়াভাবে আপনাদের একটু দেখাই দেই যদি যদি আমার ওইরকম সিচুয়েশন তৈরি হয় যে আমার ডেভেলপমেন্ট লেন চলে আসছে সেক্ষেত্রে আমরা কি করব ধরেন এইটা আমার একটা বিম এখানে এখানে আমার একটা কলাম আছে এখানে ধরলাম আমরা এখানে আমার একটা কলাম আছে এবং এই বিমটা লং স্বাভাবিকত ধরেন আমি ধরলাম এই পাশেও আমার একটা কলাম আছে সাপোজ তা আমার যে রড চলে আসবে রড কি হবে এরকম এক্সটেন্ড হবে এইদিকে এরকম এক্সটেন্ড হয়ে একটা পোর্শন এরকম নিচের দিকে নেমে যাবে জাস্ট একটাতেই দেখাই দিচ্ছি এপাশে এদিকে এরকম নেমে যাবে এইরকম সিচুয়েশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ডিটেলিংয়ে আসবো এইটা লেন্থ আমি ধরলাম এই স্পেসিং এইখান থেকে এই পর্যন্ত আমার লেন্থ এটা বিশ ফিট আমার কলম সাইজ বারো ইঞ্চ এইটাও ধরলাম বারো ইঞ্চ টুয়েলভ ইঞ্চ ধরে নিলাম সাপোজ আমরা তো আমার কি হবে এখন টোটাল এইখান থেকে এই পর্যন্ত লেন্থ টুয়েলভ তাহলে আমার এল কত হবে টোয়েন্টি টোয়েন্টি ফিট প্লাস আমার কোনটা হবে এইখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এটা কত এটা হচ্ছে আমার ওই যে এল ডিএইচ মানে ডেভেলপমেন্ট লেন্থ ডেভেলপমেন্ট লেন্থ কত কয় সিচুয়েশন হইতে পারে তিন সিচুয়েশন আমরা জানি তো তিন সিচুয়েশন হচ্ছে কি কি তিন সিচুয়েশন হচ্ছে আমার এইট ডি এইট ডি মানে কি এইট ডি মানে হচ্ছে এইট ইন্টু আমার যেহেতু ষোলো এম এর বার ইন্টু ষোলো কত আসে একটু করেন ওকে করতে হবে না এইট দিয়ে ইন্টু ষোলো আর একটা আসে কি একশো পঞ্চাশ এক দুই আট একশো আঠাশ আর একটা আসে সেটা হচ্ছে একশো পঞ্চাশ আমরা একটুকে দেখলাম আর একটা কত আসে আমরা ধরলাম চারশো চারশো বিশ গ্রেডের কনক্রিট ইউজ কর স্টিল ইউজ করলাম ইন্টু আমার ডায়ামিটার হচ্ছে ষোলো divided by five point four root over twenty five কত আসে তাহলে দুইশো আটচল্লিশ পয়েন্ট আঠাশ তাহলে আমার এটা বারো বারো ইঞ্চ তার মানে আমার একশো পঁচাত্তরের মতো আছে এবং এটা আসলে দুইশো আটচল্লিশ তো সেক্ষেত্রে আমরা সাপোজ যেহেতু তোমার মিনিমাম একশো পঞ্চাশ আর একটা আছে একশো আঠাশ এবং এটা আছে দুইশো আটচল্লিশ তাহলে আমার এলডি এই দুইশো আটচল্লিশ দুই চার আট দুই চার মানে মানে না এবার তো ঠিক আসছে আপনার এবার তো ঠিক আসছে দেখেন এবার আপনার বারো ইঞ্চের একটা ইয়া কথা হয় বারো ইন্টু টোয়েন্টি ফাইভ কত হয় প্রায় তিনশো না তিনশো তাহলে আপনি যদি এই পাশ থেকে ক্লিয়ার কভারটা বাদও দেন এই পাশে ক্লিয়ার কভার বাদ দেন দেড় ইঞ্চি দেড় মানে ধরেন চল্লিশ যদি বাদ যায় সেক্ষেত্রে তো আপনার দুইশো ষাট থাকে অলমোস্ট আসতে আপনার কত দুইশো আটচল্লিশ তো মানে হ্যাঁ এটা এটা তো এটা তো বড় আসতেছে আসতেছে যেটা আসলে আসবে সমস্যা নাই তো আমাকে তিনটা কন্ডিশন দিয়ে দিচ্ছে আমার তিনটা কন্ডিশন জাস্ট চেক দিলাম আমরা ঠিক আছে ভাই ওকে তাহলে আমরা কত আসলে এই যে দুই চার আট আমরা এটা ধরলাম দুশো পঞ্চাশ কনসিডার করিলাম এই টোয়েন্টি প্লাস দুইশো পঞ্চাশ এটা কিসে আছে আপনার এম এম এ এটাকে আমরা পঁচিশ দ্বারা যদি ভাগ দেয় তাহলে চলে আসলো ইঞ্চিতে একে আবার বারো দ্বারা ভাগ দিলে চলে আসলো ফিটে তাহলে আমরা ফিটে পেয়ে গেলাম প্লাস এটাকে আবার দুই দ্বারা গুণ করতে হবে কিন্তু দুই কারণ দুই পাশে এ পাশে দুই দ্বারা গুণ করলাম প্লাস হচ্ছে আমার এই স্ট্যান্ডার্ড হুক স্ট্যান্ডার্ড হুক কত টুয়েলভ ডি এটা তার কোনো সমস্যা নাই আমার টুয়েলভ ডি এইটার সাথে প্লাস হচ্ছে দুই পাশেই তো এ পাশে একটা এ পাশে একটা তাহলে আমরা ভাই জি আমি তো লিভ নিতেছি uh, গ্রাম থেকে আসছি তো একটু অনেক ক্লান্ত লাগছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি ভিডিওটা দেখে নিব নি পরে আচ্ছা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আমার টুয়েলভ ডি টুয়েলভ ডি কত টুয়েলভ ডি হচ্ছে আমার ষোলো ষোলো ইন্টু টু যেহেতু দুই পাশে তাহলে এইটা আমার টোটাল লেন্থ এই এইটার ক্ষেত্রে এই সিচুয়েশনে যদি থাকে তাহলে আমার টোটাল লেন্থ বের করার প্রসেস এই আর আমরা যেটা করলাম সেখানে আমার টোটাল লেন্থ এইটা কত আসে ভাই এটা টোটাল লেন্থ কত আসছে করছেন এটা একটু করে ফেলেন এটা আমাদের কত আসছে নাজমুল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে 38.36 ফিট তো এই হচ্ছে আমার লেন্থ একটা রডের লেন্থ তো আমার এরকম রড আছে কয়টা আমার এরকম রড আছে আমরা ডিটেলিংয়ে যদি আসি নিচে আছে তিনটা উপরে আছে এই যে দুইটা স্ট্যান্ডার্ড টপ আর একটা একটা করে এক্সট্রা টপ আছে দুই পাশে তাহলে আমার এখানে আছে দুইটা আর হচ্ছে নিচে আছে তিনটা টোটাল পাঁচটা তাহলে আমার টোটাল যেটা হবে যে total standard bar equal to হচ্ছে thirty eight point three six into five কত আসে ভাই এটা এত পেট তো আমি এটা টোটাল পেয়ে গেলাম এরপর আমরা যেটায় আসবো সেটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ কতটুকু আছে সেটা ক্যালকুলেশন করব এক্সট্রা টপ ক্যালকুলেশন করার ক্ষেত্রে সেমভাবে এখানে চলে আসবে এসে আমার কোথায় কোথায় এক্সট্রা টপ আসতেছে এখানে একটা এক্সট্রা টপ আসতেছে এখানে আমার এখানে একটা এক্সট্রা টপ আসতেছে এইখানে আমার দুইটা এক্সট্রা টপ আসতেছে আমি যদি আমার বিমের এখানে চলে আসি তো এখানে না এখানে আমরা যদি এখানে আসি ফ্লোর বিম আমার এখান থেকে এই দিকে একটা এক্সট্রা টপ এখান থেকে এই দিকে একটা এক্সট্রা টপ এখান থেকে এই দিকে একটা এক্সট্রা টপ এখান থেকে এই দিকে একটা এক্সট্রা টপ আর এখান থেকে এই দিকে একটা এক্সট্রা টপ তো আমার টোটাল এক্সট্রা টপ আসতেছে উপরের দিকে একটা একটা করে যেহেতু আমাকে পরে ক্যালকুলেশন করতে হবে তো মিডলের দিকে আমরা কি জানি এল বাই থ্রি তার মানে আমার এইখানে এই দিকে আর এখানে এই দুই জায়গায় এল বাই থ্রি আসতেছে আর এখানে যেটা আসতেছে সেটা এল বাই ফোর তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার টোটাল স্প্যান লেন্থটা লাগবে এই বিমের তো আমি এখানে একটা লিনিয়ার নিয়ে নেই যে আমার এখান থেকে এই পর্যন্ত কত ষোলো ফিট দশ ইঞ্চ তার মানে ষোলো দশমিক আট তিন তিন আমার টোটাল লেন্থ টোটাল লেন্থ ষোলো ফিট তিন ইঞ্চ ষোলো ফিট ষোলো দশমিক আট তিন তিন ফিট টোটাল লেন্থ তাহলে আমার এই পাশে যেটা হবে এই এক্সট্রা টপের টোটাল লেন্থ যদি আমরা ক্যালকুলেশন করি একবারে যদি ক্যালকুলেশন করি আমি ক্যালকুলেশন করি যে আমার এখান থেকে এই দিকে যে লেন্থ extra river length এটা যদি আমরা ক্যালকুলেশন আসি সেক্ষেত্রে যে আমার এখান থেকে এই দিকে এটা কত এটা যদি আমরা একটু জুম করি প্রথমে এটার ক্ষেত্রে যে আমার প্রথম আমরা এখান থেকে দেখবো এখান থেকে যেহেতু আমার এখান থেকে হিসাবটা হবে এইখান থেকে এই দিকে সেটা কি এল বাই ফোর তাহলে আমার আসতেছে হচ্ছে আপনার টোটাল এল হচ্ছে কত ষোলো দশমিক আট তিন তিন ডিভাইডেড বাই ফোর তার মানে আমি এখান থেকে এই দিকে যতটুকু আসুক সেটা পেয়ে যাচ্ছি এর সাথে এটা তো ফিটে পেলাম টোটাল ফিট এর সাথে আর একটা জিনিস আসবে এই যে রড এই পর্যন্ত আসার পরে এইদিকে যে বাঁকা হচ্ছে না এই যে বাঁকা হচ্ছে এটা তিন ইঞ্চি হবে বাঁকা এই যে এদিকে যে বাঁকা এক্সটেন্ডেড কিছুটা বাঁকা হচ্ছে এদিকে হালকা একটু বাঁকা হচ্ছে এটা তিন ইঞ্চি হবে এই যে এইটা আর কি দেখাই এই যে বাঁকাটা হচ্ছে এই যে এটা এই বাঁকাটুকু তিন ইঞ্চি এক্সটেন্ড করবো আমরা তিন ইঞ্চি তো এটা যদি তিন ইঞ্চি বাঁকা করি তাহলে এটার সাথে আমাদের আরো যোগ করতে হচ্ছে plus three divided by twelve দুই তিন সাথে এই যে এখান থেকে এই দিকে যতটুকু আসলো এটা কত যেহেতু দশ ইঞ্চি বিম তাহলে দশ ইঞ্চি আর তার থেকে হচ্ছে আপনার দেড় ইঞ্চি বাদ যাচ্ছে তার মানে হচ্ছে আমার আমি এইভাবে করে লিখতে পারি প্লাস দশ minus one point five inch এই টোটাল লেন্থ এত inch divided by twelve plus plus হচ্ছে আমার এইখান থেকে যে হুক স্ট্যান্ডার্ড হুক হবে টুয়েলভ ডি এইটার সাথে আমার প্লাস হবে টুয়েলভ ডি প্লাস হচ্ছে টুয়েলভ ডিডি কত ষোলো দ্যাটস ইট আমার এই পাশের যে এক্সট্রা টপটা ছিল তার টোটাল লেন্থ বের হয়ে আসলো কত হয় ভাই বলেন তো আচ্ছা সরি সরি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন এই তো টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর দ্বারা ভাগ হবে কারণ এটা তো আপনার ইয়া এম এম এ আসছে five point eight zero feet এইটা আসলো five point eight zero feet তাহলে আমার মাঝের গুলার ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে মাঝে এখানে আসতেছে এই মাঝে এ পাশে আর এই পাশে দুই পাশেই হচ্ছে আপনার যেটা হবে সেটা হচ্ছে আমাদের এল বাই থ্রি এখানে জাস্ট এল বাই ফোর এখানে এল বাই থ্রি তো আমার এইখানে যেটা এই যে এইটা যেটা আমি এই পাশের লেন্থ তো জানি তাহলে আমরা যদি একবারে বের করি যে ষোলো দশমিক আট তিন তিন ডিভাইডেড বাই থ্রি প্লাস হচ্ছে ওই পাশের যে লেন্থ আছে ডিভাইডেড বাই থ্রি ওই পাশের লেন্থ কত আমরা দেখব এই ফেস থেকে এই ফেস পর্যন্ত লেন্থ চোদ্দ দশমিক চার চোদ্দ দশমিক চোদ্দ feet and four point eight inch এটা কত হয় দেখেন তো ফোর পয়েন্ট এইট ইঞ্চ কে বারো দিয়ে ভাগ দিলে কত হয় ওকে জিরো পয়েন্ট ফোর তাহলে হচ্ছে আসে আমার চোদ্দ দশমিক জিরো ও চোদ্দ দশমিক ফোর চোদ্দ দশমিক ফোর ফিট তো আমার চোদ্দ দশমিক ফোর ডিভাইড বাই থ্রি এই এই পাশের লেন্থ পেলাম এই পাশের লেন্থ আমরা পেলাম এই পাশের আর ওই পাশের লেন্থ পেলাম দুইটাই এবং এর সাথে এই জায়গাটুকু আমরা ওই লেন্থ কই কই থেকে পেলাম ফেস থেকে সাথে এই দশ ইঞ্চি এই বিমের যে উইথ সেটা যোগ হবে এখানে বিমের উইথ যদি থাকুক কলামের উইথ থাকুক যেটাই তো সেটা যোগ হবে তাহলে এখানে তো যেহেতু আমাদের বিম আছে এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে দশ ভাগ বারো মানে zero point eight three three plus হচ্ছে এই পাশে ওই যে তিন ইঞ্চি যেটা বাঁকা হয়ে নিচে যাবে ওই পাশেও তিন ইঞ্চি এরকম বাঁকা হয়ে নিচে বইটা তিন তিন ছয় ইঞ্চি ছয় ডিভাইডেড বাই এটা করলে কত আসে বুঝতে পারছেন ভাই এটা কি করলাম দুইটা মিলে আমার আসলো এগারো পয়েন্ট সেভেন ফোর ফিট আমি এইটাও পেলাম এইটাও পেলাম এরপর আমার বাকি আছে ওই শেষ শেষ প্রান্ত শেষ প্রান্তে কি হবে সিচুয়েশন শেষ প্রান্তে হচ্ছে আমার এই দিকে যে বারটা আছে এই বারটা এই দিকে তো আসবে এই টপ বারটাই একবারে এইদিকে শেষ প্রান্ত চলে যাবে একবারে শেষ পর্যন্ত চলে যাবে এইদিকে তাহলে আমাকে প্রথমে এইটা বের করে নিতে হবে এই যে এইটা এইটার জন্য এটার জন্য কত আমার এটার জন্য হচ্ছে যে সেম চোদ্দ দশমিক সরি চোদ্দ দশমিক চার ডিভাইডেড বাই থ্রি প্লাস হচ্ছে এই পাশে তো থ্রি ইঞ্চির একটা এক্সটেনশন আছে three divided by twelve plus twelve plus হচ্ছে এখান থেকে যে বিমের যে সাইজ এইটুকু দশ ভাগ হচ্ছে বারো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এটা এখান থেকে just clear cover one point five ইঞ্চে বাদ দিয়ে তার সাথে একটা হুক যোগ করে দিলে হয়ে গেল তো এখানে আসলে হুক যোগ করার দরকার নাই এই শেষ প্রান্তে এসে কেউ হুক যোগ করে না জাস্ট লং বার থাকে কারণ এখানে তো আপনার ধরে রাখার মতো কেউ নাই এখানে কার সাথে ধরে রাখবে বা একে কাজ কারোর সাথে আটকানোর কোনো বিষয় এখানে নাই এই জন্য শেষ প্রান্তে এসে ক্যান্টিলেভারের শেষ প্রান্তে এসে হুকের প্রয়োজন হয় না আমার শুধু এখান থেকে মতো লেন্থটা জানলেই হয়ে গেল তাহলে এখান থেকে পর্যন্ত আমার লেন্থ কত যদি সেটা জানি কেন আমার এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার টোটাল লেন্থ তিন ফিট ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চি আমরা ধরলাম এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চি এটা আমরা ক্লিয়ার কভার হিসেবে সাপোজ বাদ দিয়ে নিলাম তাহলে আমার থাকলো তিন ফিট তাহলে এখানে আমার প্লাস টেন ফিট এটা করলে কত আসে ভাই এইট তাহলে আপনি তিনটা এবার যোগ করে দেন এইটা এইটা এইটা তিনটা যোগ করে দেন তাহলে আমি সব কেটে দিলাম কিন্তু তাহলে আমি আমার যে আগের যে লং টোটাল লং ছিল একশো একানব্বই দশমিক আট এবার আমার টোটাল টোটাল টোটাল এসটি আমার এক্সট্রা বার এক্সট্রা বার কত এলো টোয়েন্টি ফোর টু ফিট আমার টোটাল রড রডের লেন্থ কত হইল টোটাল ইকুয়াল টু এইটা যোগ এইটা একশো ষোলো দশমিক হ্যাঁ দুইশো ষোলো দশমিক বাইশ আমি যদি এত পেয়ে যাই এবার আমি ওয়েট বের করে ফেলতে পারবো আমরা তো ওয়েট বের করার সূত্র সব জানি এটাকে আমরা টোটাল ওয়েট কিভাবে বের করবো ওয়েট টোটাল টোটাল ওয়েট কিভাবে বের হবে টোটাল ওয়েট হচ্ছে এখান থেকে যদি আমরা ওই যে ডি স্কোয়ার বি কত ষোলো ষোলো স্কোয়ার ডিভাইড বাই পাঁচশো তেত্রিশ ইন্টু দুই এক ছয় পয়েন্ট দুই দুই সেটা আসবে তত কেজি কত হয় ভাই একশো তিন পয়েন্ট পঁচাশি একশো তিন পয়েন্ট এইট নাইন কেজি তার মানে আমার এত কেজি লং রেনফোর্সমেন্ট দরকার এত কেজি এই জায়গাটাকে কভার করার জন্য আমার এতটুকু লং রেনফোর্সমেন্ট দরকার হয় আর এরপর আমাকে স্টিরাপ ক্যালকুলেশন করতে হবে স্টিরাপ লং রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন করাতে কোন ইস্যু আছে না ভাই কোনো সমস্যা কিন্তু ভাই ওই যে ওখানে কিন্তু আপনি তিন ইঞ্চি করলেন এই ক্ষেত্রে যদি অনেক বড় হয়ে যায় তো মনে হয় তিন হবে না আমি তিন ইঞ্চি কোনটা বুঝলাম না তিন ইঞ্চি মানে ওই যে আপনার ওই যে বাঁকা হ্যাঁ। এইটা কি আপনার বিম আমি এখানে দেখা ডিটেলিং এ আপনার বিম বড় হোক ছোট হোক তার সাথে তো এই তিন ইঞ্চির কোনো ইস্যু নাই এই যে তিন ইঞ্চি এই যে এইটা এই যে এইটা বুঝছেন এটা এটা সাধারণত অনেক ক্ষেত্রে তো আপনার কাটেও না আপনার সাইডে যদি আপনি প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করেন এটা এটা বাঁকা করে দেও নাই সোজাই দিয়ে দেয় এরাটা সোজাই দিয়ে দেয় মেস্তুরিদের এত সময় আছে আপনার ডিটেলে এত কিছু মেনটেন করার সময় ওদের হাতে আছে বলেন ওরা এগুলো খুব কম মানে যদি সাইড সাইড ইন্সপেকশন থাকে বা সাইড ইঞ্জিনিয়ার থাকে সেক্ষেত্রে হয়তো মেনটেন হয় আদারওয়াইজ এগুলো মেনটেন হয় না এইটা হচ্ছে যে মিনিমাম তিন ইঞ্চ এই যে এইটা এই এটা কি জাস্ট একটা এক্সট্রা গ্রিপ তৈরি হওয়ার জন্য যে রডটা একটা এক্সট্রা গ্রিপ তৈরি করবে যেন কোনো স্লিপিং না হয় স্লিপিং রেজিস্ট করার জন্য একটা এক্সট্রা সিচুয়েশন তৈরি হয় আর কিছুই না বুঝতে পারছেন ভাই হ্যাঁ এরপরে আমরা যখন এই পর্যন্ত হলো এরপর আমাদের কাজ কি সেকেন্ড কাজ স্ত্রীরাপ নিয়ে কাজ করা স্ত্রীরাপ তো স্ত্রীরাপ নিয়ে এবার আমরা কাজ করবো